জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এই মনে আমার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও মন মনে তোমায় শুধু খুঁজি বারবার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যা এই মনে আমার জানতে যদি চাও জানো স্বপ্নে একা দিন যাপন বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন মনে আনমনে তোমায় শুধু খুঁজি বারবার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যা জন্যে মনের অরণ্যে নেমেছে শ্রাবণ খুশিরা বেশে আকাশে ভাসে প্রেমের সাত কাহন তোমার জন্যে মনের অরণ্যে নেমেছে শ্রাবণ খুশিরা বেশে আকাশে ভাসে প্রেমের সাত কাহন খুঁজি বারবার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এই মনে আমার জানতে যদি চাও